পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম ঝুলি পুরে মন মাঝে যদি কোনো সুখ জীবন সংসার বড় মধুময় যদি গো সেখানে ভালোবাসার ভালোবেসে বাসব ভালোবেসে মরব বাসব পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে নাম ভালোবাসা পৃথিবীর চার পাশে যেদিকে তাকাই সেখানেই তোমাকে পাই খুঁজে পাই পাশাপাশি থাকবো পাশাপাশি থাকবো যার বিনিময়ে আমি তোমাকে পেরে পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে তার নাম ভালোবাসা তার নাম প্রেম যদি পুরে মরার মাঝে যদি তার নাম ভালোবাসা তার নাম ভালোবাসা তার নাম প্রেম